বেদনার ছড়ে সে ভেঙে দেখ আপন মানুষকে করে দেদনার ছড়ে সে ভেঙে দেয় চোখে ঘুম আসে না আসে না ঘুম আসে না দু চোখে ঘুম আসে না চোখের জল ঝরে প্রতিটি খনে হবে জানি জ্বলছে প্রদীপ হয়ে কেন এ জীবন আমি মানি না কপালে লিখন জানি না এ জীবন আমি মানি না দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে তবু ব্যথার আগুন চলে মনে নেভে না আগুন নেভে না এ মনে